স্যার এই হচ্ছে আমার ছোট বোন নিতু হ্যাঁ তো ও আর কি ইউনিভার্সিটিতে ভর্তি হবে তার জন্য আর কি আপনাকে আমাদের বাড়িতে আসা যাতে করে আপনি ওকে একটু ভালো গাইডলাইন দিতে পারেন যাতে ভালো রেজাল্ট করতে পারে হোক আর শুধু ভাইবেন না যে ওকেই পড়াতে হবে পড়াতে কিন্তু আমাকেও হবে আমাকেও আপনি একটু মালয়েশিয়ান ভাষা শিখাই দেবেন হ্যাঁ রে মালয়েশিয়ান ভাষা হ্যাঁ আমি তো বেশি একটা পারি না তারপরেও দেখি ইন্টারনেট ঘাটাঘাটি করে যতটুকু হ্যাঁ স্যার মানে যতটুকু সম্ভব আপনি আমাকে কতটুকু শিখে দেবেন কারণ বুঝতেই তো পারতেছেন আমার হাজব্যান্ড মালয়েশিয়া থাকে তিন মাস পরে আমিও মালয়েশিয়া চলে যাব আচ্ছা তো আপনার লাগেজ কোথায় ও আচ্ছা তা চলুন আপনি আপনার রুমটা দেখিয়ে দিই আচ্ছা ঠিক আছে আপু আমি রুম গুছিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা তাই তুই নিয়ে যা আসুন আচ্ছা স্যার তাহলে ওর সাথে যান হ্যাঁ আসুন আমি আমি জানি তুমি জানো হুম ভাই কত ছবি পাঠিয়েছে মালয়েশিয়া দেখতে অনেক সুন্দর ছবি দেখে কিছু অনুভব করা যায় হ্যাঁ তুই এত কথা বলছিস কেন তুই চুপ কর তো মন দিয়ে লেখাপড়া করো আরে কি দেখেন ভাবি এই দেখি কি আর দেখবো এমনি একটু পড়াশোনাও বোন দেন আসলে স্যার আমি যে কি পড়বো সেটা তো আমি বুঝতে পারতেছি না দেখি আপনার মোবাইলটা হ্যাঁ আপনি বরং এই নেট থেকে কিছু কিছু দেখে দেখে ভাষাগুলো শেখেন ঠিক আছে এই ভাষাগুলো শেখেন ঠিক আচ্ছা, আছে আচ্ছা। এই ভাষাগুলো আর তুমি কি লিখতেছো দেখি তুমি বরং এটুকু পড়ো আমি একটু পরে কিন্তু তোমাকে ধরবো ঠিক আছে স্যার এগুলো তো অনেক কঠিন আরে প্রথম কঠিনই মনে হয় পড়াশোনায় মনোযোগ দাও ধীরে ধীরে সব সহজ হয়ে যাবে একটু পরেই কিন্তু ধরবো আচ্ছা তুমি পড়ো এই লাইন দুইটা একটু ক্যাশ করতো আমি একটু পরে ধরবো ভাবি হ্যাঁ। কি দেখতেছেন আপনি আপনি যেগুলো পড়তে বললেন অনলাইনে ও এগুলোই তো নাকি স্যার হ্যাঁ, ঠিক আছে আমার দ্বারা হবে না কেন হবে না হতে হবে এই তুই পড়তে বসে এত কথা বলিস কেন রে মনোযোগ দিয়ে পড় সরি আপু স্যার আমার হয়ে গেছে হয়ে ভাবি আপনি বরং এই দুইটা লাইন একটু লেখেন ঠিক আছে আচ্ছা তোমার কতটুকু হলো এই এতটুকু পড়ার সময় তো দুষ্টামি কিসের পড় পাজি মেয়ে স্যারের সাথে শুধু দুষ্টামি আর দুষ্টামি স্যার ও বাচ্চা তো ঠিক আছে よよよよよ পড়াশোনার সময় এত দুষ্টান করলে হয় মন দিয়ে পড়ালেখা করতে হবে না আপনি দিয়েছেন এতটুকু পারবো কতটুকু তোমার তো উরু উরু মন তোমার তো পড়াশোনায় মন নেই তোমাকে পড়াশোনায় মন দিতে হবে ভাবি আপনার হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ গুড আপনি ভালো ক্যাচ করতে পারেন ও তাই ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ। আজকে তাহলে এই মতোই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তো বইটাই বসে থাকি আর আচ্ছা আপু হ্যাঁ রে নিতু স্যার কেমন পড়ায় রে ভালোই তো পড়ায় দেখতেও স্মার্ট কিন্তু কোনো রসকস নেই তার মানে তো রসকস দরকার তাই তো পাকা হয়ে গিয়েছিস তাই না যা তো যা এ বইনে বসতো আচ্ছা ঠিক আছে এই যা হ্যালো এটা তো কিছুই হয়নি কি লিখেছো এটা দেখি কি করে রেখেছো পড়াশোনা অনেক চাপ এজন্য ওর একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত চা ঠিক আছে পর কি করে রেখেছো তুমি বুঝেন না স্যার পড়াশোনা বাদ দিয়ে কাউকে ভালোবাসা কি অন্যায় স্যার মানে মানে বুঝেন না আমি কি খুব খারাপ ছাত্রী স্যার না না তুমি খুব ভালো ছাত্রী আর বকা দেয়নি তবে বুঝলাম স্যার তোমাকে অনেক আদর দিয়েই পড়ায় কি বলছিস এসব আচ্ছা আমি স্যারকে বলে দেবো স্যার তোকে ওটা আদর দিয়ে পড়ায় তোর বলা লাগবে না মানে কি নিতু নিতু এটা কি এটাই বাকি এটা তো ঠিক আছে বসো রাগ করো কেন বিষয়টা আমি তোকে বুঝে বলছি বসো এখানে আরে বসো না রে বাবা বসো ভাবি যে ওই ছিল না মুখে এসে পড়ে আর তুমি সেটাকে ভেবে তুমি জানো এটাকে আমি কত যত্ন করে বুকের মাঝে আগলে রেখে তোমাকে রেখে দিয়েছি আচ্ছা, জানো আমি এই সামান্য এটা নিয়ে বুঝলে চলবে বলবো না প্লিজ শোনোই না রেগে আছে 直接发。 বলে কি বাচ্চাকে নষ্ট করে না তোমার ফ্যামিলির মানুষরাও বাঁচবে আমার ফ্যামিলির মানুষরাও বাঁচবে তোমার তুমি এতটা নিচ এতটা জঘন্য তোমার এত সুন্দর মুখের পিছনে এতটা অমানুষ লুকিয়ে আছে বুঝতে পারিনি এই কি বলতেছো তুমি এসব এগুলো কি বলতেছো দেখো তুমি যদি এরকম করো তাহলে দেখো আমার এই বেকার অবস্থায় এখন আমাকে তোমাকে বিয়ে করার সম্ভব হচ্ছে না দেখো আমি আপনাকে বুঝিয়ে বলবো কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে আমি তোমাকে কেমন করে বোঝাবো আমি বেকার আমি আমি আপু আপুকে সবটা বুঝিয়ে বলবো মাথাটা কাজ করছে বসে না দেখো বসতে হবে না তুমি আমাকে বিয়ে করো একটু ঠান্ডা করো একটু বুঝতে চেষ্টা করো না না আমি এত কিছু বুঝি না তুমি আমাকে বিয়ে করো বলছি কি আচ্ছা ঠিক আছে মামলা Thank you. 2と